চলো আমাদের সবাই কেমন আছো আশা করি সবাই ভালো চলে আসলাম তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে তো এটা এটাতে যেমন বলছি এস এম জি গান দিয়ে মানে একটা দারুণ খেলা হবে এস এম জি সব গেমে আছে তবে বেশি চলো আমি এম এমপি ফোরটি গান চলতো আরে এটা আরে কোথা থেকে চলে আসলো ও ও তো আমাকে স্পাসের একটা শট দিয়ে দিয়েছিল ভাই আর একটা দিলে আমি শেষ তো এখানে দেখতে পাচ্ছ আমার টিমমেটও আছে অ্যান্ড এখানে শুধু দুটাই আছে আর একটা দূরে নামছে অনেক তো কোনো ব্যাপার না আমরা তো এমনি ভালো খেললি তো এই দেখো এখানে আরেকটা আছে এটাকে মারতে হবে আরে আরে আরে আরে আরে রে রে ভাই পিছন থেকে কি একটা ড্যামেজ দিয়েছিল তো চলো এটা তিনটার এসে একটা কনফার্ম হয়ে গেছে ভাই এটা কনফার্ম অ্যান্ড তো চলো এখানে একটা গাড়ি তো ভাই একটা করে আরে না কোনো হেড হয়নি কোনো ব্যাপার না ঠিক আছে ওর উপর আর একটা আছে ওদের ওদের মনে হয় স্কটের ম্যান কেটারাই কনফার্ম দেয়া দিয়ে অ্যান্ড উপরে ভাই তিনটা দেখাচ্ছে ডোনে কিন্তু কেটা কোথায় আছে একটা তো আমার সামনে আছে দেখছি তো চলো এটা আগে মারবো উপরে দেখলাম কিন্তু উপরে কোন সাইডে গেল ওটা আরে ভাই কোথায় এটা কি এ দেখো এটা এ ভাই এটা পিছন দিয়ে আসতে চাচ্ছিল যত সম্ভব চোখে পড়ে গেছে ভাই তো চলো এটা যদি কনফার্ম ও ভাই সিট কটা কিন্তু আমার এক্সামেটে তো সিট লাগানো যাবে না তো চলো লাগানো হলে গান দিয়ে চলে আসছি তো এখানে একটু স্পাক আছে সেটা মেডিগনি ফুল অ্যান্ড উপরের দিকে যত সম্ভব আমি ফ্যাট নিয়ে দেখলাম উপরেও অনেক এনিমি ছিল সেখানে আমি ফ্যাট যত সম্ভব এসার জেনে দেখলাম তো চলো এই একটা আসছে কিন্তু ও ভাই ভিতরে তো একটা মেডি করে ভাই ভিতরে দুটা তো চলো এটার আগে মাছ পেয়েছি অ্যান্ড পিছন থেকে ও হো ম্যাগ সেভেন আলা তাহলে ভাই ম্যাক্স সেভেন আলাদা না ম্যাক্স সেভেন ওয়ালি তো ঠিক আছে কোনো ড্যামেজ তাহলে ও তো তাহলে এদের একটা গ্রেনেড দিয়ে যায় লাউ ভাই তোমরা গ্রেনেড উপহার নাও তো এখানে আমাদের অলরেডি একটা নক করে দিয়েছে আরে ভাই কি বুঝছে না মানে বেশি খালি পিছন থেকে মারটা পাচ্ছে আমি চলো এটা নক করে আর একটা এমপি নিয়ে আসছে ও তো চলো এদের দুটাকে নক করে দিয়েছি ও একটা কিলো অন্য দিককার পেয়ে গেছি তো এখানে ফাইট হলো ও ভাই এটা আবার এনারে তো হাওয়ার উপরে মেরে গেছে মানে ওই চেঞ্জ মানে করে মারার কোনো টাইমই পায় নাই তো এখান থেকে নিমিশে দেখো আরেকটা আসছে তো একটা ভাই হেড লাগো ও ভাই ভাই এটা কী গান ছিল কার নাইনটিনের যে পটাশ করে একটা মেরে দিয়েছে ভাই এর কাছে তো কার নাইনটা আছে তো ওই একটা নামলো দেখছি তো চল আগে এটারে কনফার্ম দিতে হবে তো ও ভাই এখনও উপরে ফাইট চলছে ওই দেখো আমার একটা রড ফাইট দিচ্ছিলো এন্ড এদিকে আমি এনিমি দেখলাম আরে আরে পিছনে এমপি এই সামনে এমপি ও ও এমপি ফোর্টি সে পেল দিয়ে আই কেক তো এটার এটা সেম ফোর আনলে ভাই একটা দারুণ ম্যান মানে অনেক ভয়ানক ম্যান তো চলো এই কাজ তো যেমন লুট ছিল না man M four one Z পাইছি তো ওর ভাই এখানের একটা আরে ভাই একটা হেড লাগবে শেষ টাইমে তাও কেমন একটা হেড ফিল্ডটা ও ভাই আমি ওখানে মানে প্রথমে নামালে পাইতাম না অ্যান্ড এখান থেকে অ্যান্ড এখানে আবার চলে আসছে জোনটাও শেষটা ও চারটা আছে মানে নিচে দুটা উপরে দুটা আছে তো চলো উপরের ভিতরে একটা তো নক আছে মানে রিভাইভ তো দিয়ে দেবে কনফার্ম কিন্তু মানে মেডি করতে পারবে না সেই হিসাবে যায় মারতে পারবো তো কোনো ব্যাপার না দুটো ডোন সারছে ভাই দুটো আটত্রিশের হেড লাগছে ভাই ওয়াল তুলসান এটা তো পালাইতে আছে এটার আগে দেখি ও ভাই ভাই রে রে এ এম দেখ কি একটা মার দিছে ভাই এখানে এখন কয়টা আছে আর এ ডাব্লিউ এম দূর থেকে কেমনে খেলবো আরে লা উপর থেকে একটা আসছে নিচে একটা নিচে দুটা ভাই কেমনে আরে আরে আরে ভাই ভাই ভাই ভাই ভাই রে জিন্দেগি এখানে অলরেডি একটা নক আরে ভাই সাহ ও তো চলো দুটো নক হয়ে গেছে অলরেডি অ্যান্ড আর একটা আছে তিনটা লাস্ট ও ভাই রে জোনের ভিতরে কি একটা মার দিছি তো লাইক তো দিতেই হবে ভাই অবশ্যই এখানে কেউ দিতে হবে তোমাদেরকেও দিতে হবে তো সবাই লাইক করে দিও তো চলো এখানে অ্যান্ড লাস্ট এনিমি বেসা স্যার আমি স্কোয়াডে প্রায় তিনটা গেমে দিয়েছি তো মুভমেন্টও দিতে হবে কী বলছো তো এখানে আমি একটু নিজে উড়ে বেড়াবো কোনো ব্যাপার না অ্যান্ড অলরেডি রুনকান পরিস্কটকে মেরেছে অ্যান্ড লাস্ট এনিমিটা আছে সেটাও কত সম্ভব কোথায় আসো ভাই কত সম্ভব এই সাইডে আছে এখানেই ওই দেখো দেখতে পাচ্ছি ভাই ও রেড মেরে খেলা শেষ করে দিলাম রে ভাই তো ওইখানেও শেষটা রাউন্ডে মানে পটাশ করে হেড মেরে দিয়েছে একটা একশো তেতাল্লিশের হেড তো সম্ভবত সঙ্গে ছিল না অ্যান্ড কত প্লাস পাবে উনআশি প্লাস সবাই ভালো থাকো সুস্থ থাকো টেক কেয়ার